والصلاة والسلام على رسوله ذي الخلق العظيم وعلى آله وأصحابه وصلائه وأهل بيته وأولياء ملته وعلماء أمته الذين آمنوا وكانوا يتقون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم وسلم صلى الله عليه وسلم নবীরা নবীজিকে না দেখাইয়া سواك عند حلول الليل হজরত শাহ সফি এনায়তুল্লাহ শাহ মক্কি মহাজিরি রহমতুল্লাহ আলাই হজরত শাহ সফি আব্দুর রহমান শাহ রহমতুল্লাহ আলাই হজরত পেটন শাহ রহমতুল্লাহ আলাই ওরসে পাক উপলক্ষে আয়োজিত এই মহদ্দার মসজিদে এলাকাবাসী প্রবাসীর যৌথ উদ্যোগের অত্যন্ত উসান বরকতময় এই মস্তিষ্কের পরম সম্মানিত সদর এই মহাগ্রহ আমার অত্যন্ত প্রিয়জন প্রিয় ভাই আমাদের অগ্রজ পথিক আমাদের প্রাণ প্রিয় মুসলিমের অনন্য আধ্যাত্মিকতার জাগতিকতার মার্কস চন্দ্রকোনা ভুনিয়ার মাদ্রাসার সুযোগ অধ্যক্ষ বিশিষ্ট আলিমে হজরতুল আল্লামা আল্লাহ মাওলানা সাহেব মন্তাজির রহমান আলী উপস্থিত অসংখ্য কাবেরি কদর ওলামা এজাম যারা আপন আপন স্থানে আপন আপন জায়গায় অত্যন্ত ইজ্জ ওয়াকারের সাথে সমহিমায় সুপ্রতিষ্ঠিত রয়েছে এমন যুগশ্রেষ্ঠ বুজুর্গ ওলামা ইকরাম বিশেষ করে সমবেত এলাকার মুরব্বিয়া নিজাম আমার প্রান্তীয় যুবক ভাইয়েরা যারা বিভিন্ন জায়গা থেকে আজকের ওসে পাকে মেহমান হয়ে এসেছেন আমার পর্দার আড়ালের মুস্তরাত মা ও বোনের এলাকা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের কথাগুলো শুনছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রবুল আলমী আহকামুল হাকিমিনের কুদরতের মহান আলিশান দরবারে অসংখ্য গণিত কৃতজ্ঞতা জানাই যিনি অত্যন্ত বরকতময় এই জায়গায় এই মজলিসে আমাদের সকলকে কিছু সময়ের জন্য আল্লাহর মহান তিনজন হলির সেবাককে কেন্দ্র করে শুধু সমবেত হওয়ার একাত্ম হওয়ার তৌফিক দিয়েছেন বিশেষ করে আল্লাহর কালামে কদিমের কালাওয়াদের যে মজলিস হুজুরগুলা মাইকামের নুরানি লেসানে মহিমান্বিত হয়েছে অসংখ্য গ্রাম যারা নবীর মিরাজ পেয়ে ওয়ারাসাতুল আমলিয়া যাদেরকে নিয়ে আল্লাহ দুনিয়ায়ও না করেন তো সফর করবে যাদের শুধু হাজিরি যাদের কদম এই এলাকার দেওয়ার জন্য মজলিসের জন্য আমি যথেষ্ট মনে করি তেমন বুজুর্গুল আমার গ্রামের মূল্যবান স্থানে যাদেরকে আল্লাহ দয়া না করলে তাদের সিনাই পাকের মধ্যে আরো বাঁচত না আমি আসলে একটু শেষ করতে হলেও সময় নিয়ে এসেছিলাম তেলাওয়াতে শরীর হওয়ার জন্য আমি আমাদের জাফরুল্লাহ ভাই আমার প্রাণ প্রিয় সহকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত কীর্তিমান একজন শিক্ষক জামি মোহাম্মদ সুন্নি আলিয়ার প্রাক্তন স্বনামধন্য শিক্ষক এবং ছাত্র জামিয়া গৌরবুজ্জ্বল ঐতিহ্যের অনন্য অহংকার আমার প্রাণ প্রিয় ভাই ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ আসলে নাম নিতে গেলে অনেকের নাম নিতে হবে সে কারণে অ্যাড্রেস সংকোচন করেছে আমার আরেকজন প্রিয় ভাই এলাকার বরিষ্ঠ জিয়ালুর মাদ্রাসার উপাধ্যক্ষ হজরতুল হাজ আল্লামা নুরুল সাহেব উনিও আছেন অসংখ্য কার নাম বাদ দিয়ে আমি কার নাম নেব এবং অনেকে আছেন শুধু প্রসঙ্গক্রমে আসলো তাই করছি তো কিছুদিন আগে আপনারা টিভিতে একটা প্রোগ্রাম দেখেছেন আমার ভাই ডক্টর প্রফেসর আব্দুল মাহবুব উনি মহব্বত করে আমাদেরকে ওনার উপস্থাপনার একটা অনুষ্ঠানে নিয়ে গেছেন আমি মানবের বিষয়ে কথা বলেছি আমাদের জাফরুল্লাহ সাহেব নারী ইসলামী নারীর অধিকার মর্যাদা এগুলো নিয়ে কথা বলেছেন যারা ব্রডকাস্টের পরে দেখেছেন তারা হয়তো এটা পেয়েছেন তো নানাভাবে আমাদের হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক কলামাই গ্রামের সাথে আমাদের উঠে বসায় আছে তো এমন মূল্যবান বুজুর্গ হাস্তিদের লেসানে যেটাকে বলা হয় আসাদুল কুতুবে বাদা কিতাবিল্লাহ আল্লাহর কালামে কদিমের পরে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব নবীর হাদিসের রসুলের অনন্য ভান্ডার আবু আব্দুল্লাহ মোহাম্মদ বখারি রহমান যিনি তার অখণ্ড নবী প্রেম ভালোবাসা প্রজ্ঞা নিষ্ঠা অধ্যবসায় সাধনা ত্যাগ রেয়াজত মরাকাবা মোশাহেদা এগুলো সবকিছুর সমন্বয়ে ওসুলে হাদিসের সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে তিনি একত্রিত করেন সর্বশেষ ওসুল হিসেবে নবীন দরবারে বা ওসু মোরাকাবাই বসে ওই ক্রাইটেরিয়াকেও সম্পন্ন করে যিনি পৃথিবীর মানুষকে নিয়ামত দিয়ে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ লামা ইকরামদের রায় হচ্ছে ইমাম দুনিয়া বিল হাদিস আমের মমিন হাদিস তিনি যেই হাদিস আমাদেরকে দিয়েছেন সেই হাদিস আবাদ হয়েছে পরিশেষ আল্লাহ নবীর দরবারে আমরা দরুদ সালাম আখা দিয়ে পাঠ করলাম আজকে জুমার রাত অত্যন্ত মহিমান্বিত সময় মকবরা থেকে আমাদের প্রিয়জন আমাদের দিকে তাকিয়ে আছে নবী হাদিস অনুযায়ী তারা আত্মরাম করছে আমার মা বাবা আমাদের দিকে তাকিয়ে আছে কেমন একটা মহিমান্বিত ভর্তি সালাসের এই পরম শ্রেষ্ঠতম সময়ে আমরা ওলামাই গ্রামদের সহবতে কিছু সময় ধন্য হয়েছি আমার এলাকা ধন্য হয়েছে আল্লাহর দরবারে আদায় করছি কৃতজ্ঞতা জানাই করার কোনো অবকাশ কারণ এখানে ব্যস্ততা আছে আমি সুযোগ পেলাম লম্বা চড়ানো দশটি মাহফিলের মতো কথা বলবো সেটা হবে না আজকে কালামে কদিন হয়েছে এটা আমাদের অংশ فإن الصوت الحسن يزيد القرآن তো মোলামাই গ্রামের নুরানি লেসানে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হয়েছে আল্লাহর কোরআনের সৌন্দর্য আরো বেড়ে গেছে আর সহি বুখারী শরীফের যেখানে তেলাওয়াত হয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা দোয়ার জন্য এটা করেছি তো লাইসা শাইয়ুল আকরাম আলাল্লাহি মিনাদ দোয়া নবীর হাদিস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে দোয়া দোয়ার হাত যোগান আপনার তো আবার এখানে বলেছেন নবী ওদোয়াল্লাহ জবাব তো মকিনুন আবিল্লা যাবা তোমাদের দৃঢ় বিশ্বাস এটা বোধহয় আমি তেলাওয়াত করেছি পেয়েছি নবীর হাদিস এটা আমি শুনে বা অন্য কোনো চটি কিতাব থেকে এটা আমি বলছি কারণ এটা আমার তেলাওয়াতে হাসান দাদা একটা দাওয়াত দিয়েছিল জাফরুল্লাহ সাহেব সব কয়েকদিন আগে তেলাওয়াতের মধ্যে এটা আমার আবার এসেছে তো আমাদের দৃঢ় বিশ্বাস একদিন যে যে উদ্দেশ্যে এখানে এসেছে আমাদের দোয়া আল্লাহ দরবারে কবুল কারণ আমরা এদিন নিয়ে এই দাওয়াতের ইন্তজাম করেছে আমার ভাইয়েরা যারা আছে আমি আলাদা করে নাম নিচ্ছি না তো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় হচ্ছে দোয়ার হাত কারণ আল্লাহ নিজেই লজ্জা সেইভাবেই বলেছেন জিন্নাল্লাহ হাইয়ুন করিম ইয়াস্তাফি ইজা রাফা রাজুলু ইয়াদাইহি ইলাইহি আমরা কি বলব এখন দোয়ার যদি অসাহিগুলো চিন্তা করি ওসিলা কি দোয়ার জন্য তো অসংখ্য ওসিলা আছে কালামে কদিমে প্রত্যেকটা নকটা দোয়ার জন্য আমাদের এক একটা ওসিলা আল্লাহ হাবিবের এই হাদিস এগুলো ওহি এটা ওলামাই আমরা সবসময় আপনাদেরকে বলে এটা কমন একটা কথা ওয়াহিয়া মন্ত্র গাইরে মন্ত্র একটা আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে দিয়েছেন আর একটা আল্লাহ নবী সিনাই পাকের মধ্যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করেছেন সে কারণে এটার গুরুত্ব কোনো অংশে কম না কারণ আল্লাহ বলেছেন ওমা এতে কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিদুন তো নবী তো বলেছেন আমি যখন ঘুমাই my I sleep while my heart is ওয়া আমি যখন ঘুমার জন্য চোখের পাতা বন্ধ থাকে আমার হাটটা আল্লাহ আল্লাহ করবে রত থাকে সেখানেও মেরাজ হয় দিদার হয় আল্লাহ আমার সিনাই পাকের মধ্যে তেলাওয়াত করে ঘুম থেকে ওঠে নবী সাহাবা ইমামদের মস্তিষ্কে সেগুলো আবার বলেন নবীর লাইফ এন্ড টাইমস এর মধ্যে সেগুলো ফুটে উঠে যেগুলো হাদিসের রসুলের ভান্ডারের মধ্যে আমরা সেহা সিক্তা সহ যতগুলো সহি হাদিস আছে এই কথা যদি এদিকে বলতে যাই আমার নদীকে অনেকে মনে করে বোকারি স্যার আপনার মধ্যে হাদিস না নবীর হাদিস মানেই হাদিস নবীর হাদিস মানেই সহি এখন কোনটা সহি কোনটা গাইলে সহি সেটা আপনারা বুঝবেন ওলামাইটা আমরা বুঝবো এটা ক্রাইটেরিয়া আছে ওসুল আছে অতএব সমস্ত হাদিস রসুলের ভান্ডারের মধ্যে এটা আসাফুল কুতুব বলা হয়েছে তো এই সহি বুখারি যারা তেলাবাদ করেছেন এটা আমরা না পাঁচ জমানে বলতেছি কিন্তু শেখে মহাদেশ আব্দুল হক মহাদেব সেহেরবি আলী রহমান যখন বলছেন তিনি বলছেন যে কারা সাহি আল বুখারি ওলামা মাসায় শিকা এরা যখন তেলাওয়াত করছেন হুসুলের মুরাদা প্রতি বায়াতিল হ্যাঁ, মুহিম্মা ওয়াকাশফি কুরবাত ওয়াদাফাই ওয়ালিয়া ওয়াকাদাইল হাজা ওয়াশিফা ওয়াসিহাতিল আমরা ওয়াকাদাইল মারদা ওয়াইন্দাহু শাদাইদে ওয়াল মাদায়ে ফাহাসাল মুরাদাহুম যত কাঠিন্যতা যত বিপদ যত শক্তি যত সংকীর্ণতা যে ধরনের বিষয় আশয় নিয়ে মানুষের মুসিবত বিপদগ্রস্ততা মানুষের অসহায়ত্ব অসুস্থতা যত বড় মুসিবত আছে এগুলোর মধ্যে যখন শ্রেণী বুখারি শরীফ কাল কালাবাদ হয়েছে সেটা মহাকায় বলেছেন যে এই বিষয়ে ওলা মা মাসায় সেটা তারা একমত যে আল্লাহ নবীর এই হাদিসে রসুলের ভান্ডারের আশ্রয় যখন নেওয়া হয়েছে তালাওয়াত হয়েছে সেটার বিনিময়ে পাহাসালা করা এবং তাদের করার উদ্দেশ্য হাসিল হয়েছে যেটা সোহান আল্লাহ জামাল উদ্দিন মতান্তরিকার আরেকটা নাম আছে তো তিনি বলছেন আমি একশো বিশ বার খারা সাহিয়া বখারি ইসরিন আওয়ামিয়াত মাররা আমি একশো বিশ বার পড়িয়েছি নিজের জন্য লেনাফসি ওয়ালি নাসিব আখিরিন ফাবিআই নিয়াতিন তারাতুহু যেই উদ্দেশ্যে আমি তেলাওয়াত করেছি আয়োজন করেছি আপনারা যেভাবে আয়োজন করেছেন তিনি বলছেন কাফাল মত্তু আমার উদ্দেশ্য সফল হয়েছে অতএব এই সহি বুখারী এই গত লাস্ট আমি তিনটা প্রোগ্রামে মনে একটা সিডিএ এলাকা আগ্রাবাদ সেখানে একজন সন্তানের জন্য দোয়া চেয়েছে সন্তান হওয়ার পরে সক্রিয়ার জন্য বোহারি করিয়াছে এর আগেও একটা আমাদের আনসার ইসামুদুল সহ ওনার নেতৃত্বে আমাদের মোহাম্মদুল্লাহ লোকাল সাহেব উনি ভালো তালা তালাওয়াত করেন আসলে ভালো তালাওয়াতের শব্দগুলো বাইরে শোনা যায় মজাও লাগে কিছু আওয়াম নাস তারাও শোনার সুযোগ পায় কিছু বরকত হাসিল করে লফজের তো তিনি সব ছিলেন আমরা কিছু চোখের পানি ছিলেন একজন ডাক্তারের পাশে দোয়া করেছি ডাক্তার হচ্ছেন ওনার ভাই সৌদি আরবে তে ছিলেন সবই বখারি সাহেবের আশ্রয় নিয়েছে তার সাথে সাথে রাত্রে আমি নিজেও আমার লজ্জিত হয়ে আল্লাহ দরবারে বলছি আল্লাহ আমি সবচেয়ে নালায় গুণাগার ছিলাম আমার মতো বক্ত আমার মতো অযোগ্য ওই মজলিসটা কেউ ছিল না কিন্তু মোনাজাতের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে তা আমি লজ্জিত আল্লাহ তোমার দরবার আমি আলাদা করে আরেকটু আমি করছি বান্দার জন্য আমি একটু নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ভাইকে ফোন করলাম মনে একটু দিকে এখন মনে পরিপূর্ণ সুস্থ এইভাবে কারণে মোহাম্মিক বলেছেন তুমি যে মুসিবতগ্রস্ত হও না কেন তোমার আশ্রয়ের অন্যতম পরশাস্ত্র হচ্ছে আমার নবীর হাদিস রসুলের ভান্ডার আমি নিজেও আসলে পেরেশানির মধ্যে আমি আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক আমার একজন ভাই অসুস্থ নানাভাবে আমরা মুসিবতগ্রস্ত নানাভাবে আল্লাহর ইন্তেহারের মধ্যে আছি করোনা ভাইরাস তো আমাদের উপর আছেই এই ধরনের যত মহামারী যত কিছু আছে এগুলো যেন এগুলো থেকে যেন আল্লাহ আমাদের আমাদেরকে অবমুক্ত করেন আমার মেহমানের সম্মান একটু মহব্বত করে ভাইয়ের আছে আধা ঘন্টা কথা বলেছেন আমি আধা ঘন্টা বলবো না আসলে বলতে গেলে আমাকে পাঁচ ঘন্টা দিতে হবে তখন তো সবার মতো একসাথে হবে আমার আর লোকমান ভাই বলেছেন একটু ভূমিকা করে বিষয়টা ওখানে টাচ করতে আমি যে ওয়াসাইলগুলোর কথা বলেছি বোকারি শরীফের মধ্যে সিদ্দিক আকবরের দশ মতো নাম আছে সিদ্দিক আকবরের একটা অন্যতম আমল তিনি সৈয়দ আবু হরেরা রাদিয়াল্লাহু এটা বলছেন আমরা যেন আমাদের জীবনটাকে একটু সুন্দর করতে পারি চম্বিক দিকটা শুধু বলবো হক জন্য আবু হরেরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াওমা সাইমা তোমাদের মধ্যে কে আছো যে সাইম হিসেবে রোজাদার হিসেবে আমার কাছে এসেছো আল্লাহ আবু বকর সবাই বলি রাধি আল্লাহ তানা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমি রোজা রেখে আপনার কদমে এসেছি নবীজি বলছেন অমানিক দাদা আমি কবল ইয়াউম ইয়াউমা জানাজাতা যে তোমাদের মধ্যে কি আছে যে একটা বার মানে জানাজা অনুসরণ করেছো জানাজায় গিয়েছো জানাজা পড়ে আমি নবীর কাছে এসেছো সেখানেও সিদ্দিক আকবর বলছেন তারা আবু বকরই না আমি জানাজা করে আপনার কদমে এসেছি নবী আমার জিজ্ঞেস করছেন বালা আমানা তা আমার ইয়াম মিসকিনান তোমাদের মধ্যে কে এমন আছো যে মিসকিনের মুখের মধ্যে খাবার তুলে দিয়ে আমার কাছে এসেছে মিসকিনের খাবার দিয়ে এটা কি নিয়ামত সেটা বলতে গেলে একটা ওয়াস লাগবে সেখানেও সিদ্দিক আকবর বলছেন ইয়ারসুল্লাহ একজন ভুকা মিসকিনের ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিয়ে অন্যহীন মানুষের মুখে খাবার তুলে দিয়ে আমি আপনার কদমে এসেছি আবার উনি প্রশ্ন করছেন যে ফমান আদা মিনকুমুল ইয়াওমা ফমান আদা কি ঠিক আছে না মামু আরেক বুজুর্গ আলেন আমার মামা আমার বহু দূরত্ব নিচ্ছে কাটিরা ঢুকত বুজুর্গ আলেন আমি সাথে খতিব সাহেব ইমাম সাহেবের নামটা আমার ছোট ভাই জানি না কি নাম তোমার মোহাম্মদ ইব্রাহিম হাসান আমি তাকে ধন্যবাদ জানাই চয়েসটা সুন্দর করেছে সব দিক থেকে এনেছে ওলামাইকরা আমরা তো মাস্টার মানুষ আমি আর যাবো এখন বিপদে পড়ে যাই বোখারিতে কারণ মহাদিসদের নাম আমি এখন মাহবুদা আমাদের তালিকায় আছে প্রফেসর মানুষের তো এখন ওনারা বিগত অবস্থায় করে যায় আমাদেরকে কোন কাতারে ফেলবে কারণ এখান থেকে ওলামাইকরা কারণ জামাই আসে হজরত মৌলানা লিয়াকত নোমানি সাহেব মাদ্রাসার আমার ছোট ভাই আল আছেই আমরা আস্তে আস্তে সেদিন আমার ভাইজানকে যেন বলতেছে ওই লালিয়ার মাদ্রাসার ভাইজান বলতেছে আমি নাকি তাড়াতাড়ি ঘুরে যাচ্ছি টাড়ি পাকা আরম্ভ হয়েছে এখন আমাদের সেকেন্ড সাহেব আল্লাহ রহমতে নুরমত আল কাদিরে উঠে আসছে সমাজের জন্য অনেক নিয়ম এরকম আমি আসলে আলাদা করে বলতে গেলে হক আদায় করতে পারবো না একটু একটু নজরে পড়ছে তো আপনি বলছেন তোমাদের মধ্যে যে কে আছো যে ব্যক্তি অসুস্থ মরিয়া ঠিক আছে না এই আলাদা একটা তো আলাদা হাদিস আছে কিন্তু এটার মধ্যে নবী জিজ্ঞেস করছেন যে তোমার রাত আমিন তোমার ইয়ামা মরিদা যে অসুস্থকে দেখে আমার কাছে এসেছ সেখানে নবী বলছেন সেখানে বলছেন আবু বকরি আবু কোন জায়গায় আবু বকর আছে কোন জায়গায় আবু বকর এখানে আবু বকর তো তখন নবীজি বলছেন মাস্তা মারানা যার মধ্যে এতগুলো আমলের সমারোহ আছে আমি নবী বলছি সে জান্নাতি তোমরা যদি জান্নাতি মানুষকে দেখতে চাও আমি আমার আবু তোমাদের সামনে আমি কথা বলে কারণেই বললাম যেন আমরা আমল করতে পারি আল্লাহ আমি তিনি যিনি আমার পাশে সম্রাট যাকে বলেছেন গোটা পৃথিবীর যদি কালি হয় বৃক্ষ যদি কবুল হয় তারপর তোমার দেখে কেউ শেষ করতে পারবে আমরা কি বলবো মলাই কাহিনাতের তস্কার আছে আশরাই বাবা সারা আছে আসাবে বদরহীন আছে আমি পথে আমাদের বদরি সাহাবাদের উপরে কিছু আলোচনা করেছে আপনারা যারা এখান থেকে গিয়েছেন শুনেছেন অনেক ঘন্টা আর আল্লাহ দয়া করেছেন আল্লাহ ঘরে বসে নবী রোজায় আপনারা যে আমাদের বসিলে আমরা সেখানে সশরীরে যাওয়ার সুযোগ পেয়েছি বরকত হাসিলের জন্য তো যাদের একটি জনের দোয়া নিয়ে আমরা দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় এরকম অসংখ্য নিয়ামতের ভান্ডার তাহলে আমাদের মধ্যে আছে সর্বোপরি যে কথাটা বলে শেষ করবো আমার নবী বলেছেন ইন্দামিনা ইবাদিল্লাহ ইলা উনাসুম মাহুম বিআম্বিয়াই ওয়ালা শাহাদাইন ইয়াবিতুকুল আমবিয়া ওয়া শাহাদাউ ইয়াউমাল কিয়ামাতে বিমাকানিহিম ইলাল্লাহ আল্লাহ বান্দাদের মধ্যে কিছু মানুষ আছে যারা নবীও না শহীদ না কিন্তু কেমতের ময়দানে তাদেরকে দেখি ঈর্ষান্বিত হবে সেরা নবীরা শহীদরা আল্লাহকে জিজ্ঞেস করবে আর কারা তো নবী পরিচয় দিয়েছেন হুম দেখেন এদের বাড়ি কোথায় আপনারা জানেন না কিন্তু আল্লাহর টাকা পয়সা ছাড়া তার বন্ধু ছাড়া এখানে এসেছেন মানুষকে দিন ধর্ম দিয়েছেন আল্লাহর প্রতি এনেছেন আজকে এখানে মসজিদ হয়েছে এত সুন্দর আলোকিত হয়েছে তাদের কষ্ট কারামতের মাধ্যমে ডুবন্ত মানুষ যখন জীবিত হয়ে যায় ঘন্টার পর ঘন্টা ডুবে যাওয়া মানুষ যখন জীবিত হয়ে যায় তখন আল্লাহর অলিদের কালামতে ইম্প্রেস হয়ে মানুষ ইসলামের দিকে চলে আসে এরকম বুজুর্গ তিনজন আল্লাহর অলির করছে বা আল্লাহ আমরা তাদের জন্য গরু সাগর অনেক কিছু জবাই করেছি আয়োজন করেছি এত কিছু এটা আমাদের ক্রেডিট না ক্রেডিট হচ্ছে আল্লাহ আল্লাহকে যখন বান্দা ভালোবাসে আমার ভাইজান আজকে তারা করেছেন ইয়া ইউহান নাফসুল মুতমাইন্না রব্বি এগুলো যদি ব্যাখ্যা করে সামনে বেয়াদবি হবে এগুলোর অনেক নিয়ামতের ভান্ডার আছে তো এই সমস্ত জান্নাতি চরিত্রের মানুষগুলো যারা আল্লাহ আল্লাহ করেছেন আল্লাহ বলেছেন ঠিক আছে মানুষের আমি তোমার সিকির জারি করে দিলাম তো তাদেরকে ভালোবেসে আমরা অনুরোধ করছি আল্লাহ এই নিয়ামতগুলোকে উপলব্ধি করার তৌফিক নসিব আমি একেবারে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি ওনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আর আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদেরকে নেখায়া দান করেন সেহেতে কামিলা দেন যেন খেদমতের মধ্যে একটু একটু যেন আমাদের জীবনে আমার বাবাও চেয়েছেন আমার খদিবে বাঙ্গাল হুজুর আল্লাহ জালালুদ্দিন আল কাদের রহমতুল্লাহ বেশি দোয়া করেছেন আমাদেরকে আমরা যেন একটু খেদমতের মাঠে থাকি তো সুস্থ যদি না থাকি নেখায়াতে যদি আল্লাহ না দেয় তাহলে খেদমত করার তো সুযোগ পাবো না এরকম অসংখ্য হুজুর গোলাম নাম আমি কয়দিন আগে আসলে এগুলো আমি বলি না আসলে আমার আদৌ না আমি সেরে মিল্লাত হুজুর আল্লাহ মুফতি ওয়াইদুল হক সাহেব কেবলা রহমতুল্লাহ ওনাকে একটা খুব বিশেষ মুহূর্তে স্বপ্নে মেহমান অবস্থায় পেয়েছি তো ওনারা আসলে আমাদের উপর ওনাদের ছায়া আছে দয়া আছে দোয়া আছে আর সবচেয়ে বড় ওনারা তো যাদের নিয়ামত পেয়েছেন জালানুদ্দিন আল কাদের রহমতুল্লাহ উনি যখন চাঁদপুরে একটা মিনিট সময় নষ্ট করি যখন চাঁদপুরে সফরে যাচ্ছি মিলাতে ওনারও দাওয়াত আমারও দাওয়াত তো ওনার একটা আদত ছিল হাইওয়ে ঠিক আছে না দেখো ওনার খুব প্রিয় কারণ ওনার হুজুরকে খুব তাজিম করে নামাজের দিয়ে দেয় হুজুর বলে যে কোথাও খাবো না যাত্রী বিরতি ওখানে খাবো তো আমি একটা রাস বের করলাম হুজুর আপনি তো ঈশ্বরকে আপনার রহমতুল্লাহ কিভাবে নজরটা পেয়েছে তো ওনার রাসটা আমাকে বলেছেন দেখো বাবা যে আমি বড়ুয়ার দিকে খানকার সময় খানকার আমি সারাদিন ওয়াজ করি যেখানে যাই পদরে নামাজ হুজুরের পেছনে আর নামাজের জন্য যখন বের হতেন আমি দরজায় দাঁড়িয়ে থাকতাম হুজুর বেশ মশাল্লায় যাবে বাইরিস তাই আমি যেন একটা সালাম দিয়ে হুজুর আমার দিকে একটু নজর বলা যে এটা দিয়ে আমি কাজ করে দিয়েছি এইরকম নেয়ামতের ভান্ডার আমাদের আসাদা যারা আমাদের দেহাদেশ করিয়েছেন একেবারে সামনে থেকে এরকম ওনাদের জন্য আমরা আল্লাহ তারপর রফে দরজা কামনা করে আজকের এই মহান মুহূর্তে আমরা যাদের মা বাবা হারিয়েছি আল্লাহ আমাদের মা বাবার খবর গুলোকে জানতে মুবারকবাদ জানিয়ে এখানেই আমাদের কথাগুলো শেষ করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ